সে আবার বললো আমি ইয়া রসুল্লাহ আমি চিন্তা করে বলছি আমি আপনাকে অনেক ভালোবাসি আই লাভ ইয়ার রসুল্লাহ এবার তিনবার বললেন এবার নবীজি বললেন ঠিক আছে তুমি যেহেতু আমাকে অনেক ভালোবাসো ইজা কুনতা সাদিকান ফিমা তাকুল লিল ফকরে আকরাবু ইলাইকা মিন শিরকিনা আলাইক তাহলে তুমি তোমার সমস্ত সম্পদ তুমি এখন আল্লাহ রাস্তায় ব্যয় করো এখন তুমি ব্যয় করো ওই সাহাবি নড়ে ছড়ে দাঁড়িয়ে গিয়েছে যে আমরা বলা যে আমি রসুলকে ভালোবাসি সহজ বলা সহজ রাসুল বলছে এটা বলা সহজ কিন্তু এখন আমি যে নির্দেশ দিলাম সেই নির্দেশ মানা তোমার জন্য অনেক কঠিন যাই হোক নবীজি এখানে দানের প্রতি উদ্বুদ্ধ করলেন এভাবে আপনারা জানেন সাহাবিদের মধ্যে কিছু গরিব সাহাবি ছিল কিছু কি ছিল ধনী সাহাবি নবীজি যারা গরিব সাহাবি বিশেষ করে মহাজিরিন ফকরা এল ফকরা ইল মহাজিরিন কোরআন শরীফ অনেক আয়াত আছে আল্লাহ পাক ওই গরিব সাহাবিদেরকে যারা মদিনার দনি সাহাবি আছে তাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিলেন এবং তাদের পরিবারের সদস্য করে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুহান আমাদের নবীজি দারিদ্র বিমোচন করলেন নাকি মানুষকে দরিদ্র হতে বলেছেন নাকি মানুষকে ধনী হতে বলেছেন সাহাবেকার আমের মধ্যে অত আলী গরিব ছিল মা ফাতেমাকে আমার নবীজি আলী কবিয়ে দিয়েছেন আর উসমানে গনি আরবের সবচেয়ে সেরা ধনী ইসলামের তৃতীয় খলিফা ওনাকে আমার নবীজি দুটো মেয়ে বিবাহ দিয়েছেন এবং নবীজি বলেছিলেন উসমানের কাছে যদি আমার আরো মেয়ে থাকতো আমি আমার অন্য মেয়েকেও আমি উসমানের কাছে বিবাহ দিতাম উচ্চ আওয়াজ দিয়ে বলেন ইসলাম কখনো ধনীদেরকে ঘৃণা করে নাই ঠিক কিনা বলুন এবং মানুষকে কি কি হতে বলেছেন চেষ্টা করে জাকাত দিয়ে দান করে পৈতৃক সম্পত্তি দিয়ে অক্ষ করে মানুষকে দারিদ্র থেকে বের হতে বলেছেন কেন বললাম শুরুতেই যে আলফা করুন অভাবে স্বভাব নষ্ট অভাবের কারণে মানুষ কাফের পর্যন্ত হয়ে যেতে পারে ইসলাম এই দারিদ্র থেকে বেরিয়ে আসতে বললেন আল্লাহ পাক সকলকে মুসবাত তৌফিক দান করুন এবং হাদিসের মধ্যে এসেছে লাইসাল মুসলিম আল্লাহ ইয়াসবা ওয়াজুবু জারু নিজে পেট ভরে খাবে তার প্রতিবেশী উপোস থাকবে সেই মুসলিম নয় সে কি নয় মুসলিম নয় তাহলে ইসলাম দারিদ্র বিমোচনে উদ্বুদ্ধ করলেন বাইর আমার এবার একটা আসি একটা হাদিস আছে সেটা কি আমরা সকলে বিভিন্ন ওয়াজ মাহাবিলে শুনি নবীজি বললেন একটা দোয়া আল্লাহ মাহিনী মিসকিনান ওয়ামিতনি মিসকিনান ওয়াহাসুরনি ফি জমরাতিল মাসাকিন হে আল্লাহ আমাকে মিসকিন করে জীবিত রাখুন আমাকে মিসকিন বানিয়ে মৃত্যুদান করুন আমাকে মিসকিনদের সাথে আমার হাসর করুন শুনেছেন কিনা শুনেছেন তাহলে তো নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন যে আমাকে মিসকিন করে রাখো মিসকিনের মৃত্যু দাও আমাকে হাসরের ময়দান মিসকিনদের সাথে রাখো এই হাদিসকে কোথায় নিয়ে যাবেন নাম্বার ওয়ান এই হাদিসকে মহাদিসিন একরাম এই হাদিসকে জয়ীফ বলেছেন এটাকে দুর্বল হাদিস বলেছেন দুই নম্বর হলো নবীজির এই দোয়াতে আমার নবীজি আল্লাহর কাছে সর্বোচ্চ বিনয় প্রকাশ করেছেন ইয়া আল্লাহ আপনি তো আমাকে ধনী বানিয়েছেন আমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন আমার ভিতরে কোনো অহংকার নাই আমি এই পৃথিবীতে মিসকিন হয়ে থাকতে চাই আমি হাসনের ময়দানে মিসকিনদের সাথে আমি হাসন করতে চাই আমি আপনার দরবার মিসকিন হয়ে উঠতে চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সোহার আল্লাহ এটা হচ্ছে আমার নবীজির বিনয়ী আমার নবীজির নম্রতা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ এর মানে হলেও যেই আমার নবীজি মানুষকে গরিব থাকতে বলছেন না এটা হচ্ছে বিনয় প্রকাশ করছেন কারণ হাসনের ময়দানে যারা আল্লাহর খাস বন্দারা যারা গরিব ধৈর্য ধারণ করেছেন তারা ধনীদের আগে তাদের হিসাব নিকাশ সেহেতু কম তারা অনেক আগে বেহেস্তে চলে যাবেন এই জন্য আল্লাহ বলছেন এ আল্লাহ আপনি আমাকে মিসকিনদের সাথে রাখিয়েন আমি এই জন্য তাদের আগে বেহেস্তে চলে যেতে পারি অথচ আমার নবী যদি বেহেস্তের চাবি দিয়ে উদ্বোধন না করে কেউ জান্নাতে যেতে পারবে না এটা হচ্ছে বিনয়ী তাওয়াজ ইসলাম ইসলাম বৈরজ্ঞবাদকে সমর্থন করে না সুতরাং এই হাদিস দিয়ে দুর্বল একটা হাদিস দিয়ে আপনার শুধু যদি সবসময় মানুষকে দারিদ্রের প্রতি যদি আমরা উৎসাহিত করি এটা ইসলামের বিরুদ্ধে চরম বিদ্বেষ হবে ইসলামের বিরুদ্ধে দুর্হিতা হবে ঠিক বলুন আমাদের সকলকে পরস্পরের সহযোগিতায় দান সাতকা জাকাত এবং সুদবিহীন ঋণের মাধ্যমে যেভাবে হোক মুসলমানদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে আজকে সারা পৃথিবীতে কি হচ্ছে যারা খ্রিস্টান ইহুদিরা ইহুদিদেরকে সহযোগিতা করছে খ্রিস্টানরা খ্রিস্টানদেরকে সহযোগিতা করছে এবং তারা প্ল্যান করছে মুসলমানদেরকে কিভাবে ক্ষুধার্ত রাখা যায় মুসলমানদের বিরুদ্ধে কিভাবে দুর্ভিক্ষ দেওয়া যায় মুসলমানদেরকে কিভাবে অভাবে দেখা যায় মুসলমানদেরকে তারা যেখানে দানের পরিণত সেখানে বিশ্ব ব্যাংক টাকা বড় বড় লোন আর ঋণের টাকা নিয়ে বসে তাকে ওয়েলকাম জানায় এক কেনা বলুন এবং তারা বোঝাতে চায় যে আমাদের খ্রিস্টান ধর্ম হক আমরা দেখো কত সুখে শান্তিতে আছি এটা তারা বোঝাতে চাই এর বিরুদ্ধে মুসলমানদেরকে সংগ্রাম করতে হবে তারা যেভাবে একে অপরকে সহযোগিতা করে তারা ধনী হতে চায় মুসলমানদেরকেও একে অপরকে সহযোগিতা করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে মুসলমানদেরকে দাঁড়াতে হবে ঠিক কিনা বলুন বাইরামার আপনারা এভাবে বিশ্বাস কখনো করবেন না যে বসনিয়া সোমালিয়া ইরাক আফগানিস্তান মুসলিম রাষ্ট্রগুলো কত ঘুরি বুঝাতে চায় যে দেখো মুসলমানরা অনেক কষ্ট আছে অনেক কষ্ট না খেয়ে তাকে এই আপনার আফ্রিকার মানুষগুলা বিলিয়ে করে দেখায় এই জন্য না খেয়ে এরকম চামড়ার সাথে হাড্ডি লেগে গেছে এর জন্য ইসলাম এবং আমার আল্লাহ দায়ী নয় এর জন্য দায়ী হলো পুঁজিবাদী অর্থনীতি এর জন্য দায়ী হলো সমাজতান্ত্রিক অর্থনীতি ঠিক কিনা বলুন কিভাবে আপনি একটা বিড়ালকে ধরে ফেলেছেন ধরে একটা কাঁসার মধ্যে বন্দি করলেন কাঁসার মধ্যে বন্দি করে আপনি তাকে কোনো খাবার দিলেন না ওই বিষটা বিড়ালটা না খেয়ে না খেয়ে শুকিয়ে তার চামড়ার সাথে হাড্ডি লেগে গেছে এর জন্য কি আমার আল্লাহ দায়ী নাকি আপনি দায়ী আমার আল্লাহ তো ওমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকুহা আমার আল্লাহ জমিনে বিতরণকারী সকলের জন্য রিজিক দিয়ে দিয়েছেন অবিসমায় রিজকে কুম্মা তো আদন আসমানে তোমাদের রিজিকের ফয়সালা হয় আমার আল্লাহ আসমানে রিজিকের ফয়সালা করে দিয়েছেন কিন্তু আপনি যে একটা বিড়ালকে কুকুরকে কাঁচায় বন্দি করে অনাহারে মারছেন এই জন্য এটা আপনার দায়ী আপনার গুণা হবে আল্লাহর কাছে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ঠিক কিনা বলুন আল্লাহ তো রিজিক দিয়েছে ওই বিড়াল সেই যেভাবে হোক সে রিজিক খেয়েছে আপনি তাকে বন্দি করে তাকে রিজিক থেকে আপনি মাহরুম করেছেন আর সারা পৃথিবীতে আমেরিকার পুঁজিবাদ রাশিয়ার সমাজতান্ত্রিক অর্থনীতি এমন সিস্টেম করেছে মুসলমানদেরকে না মেরে না খেয়ে ক্ষুধার্ত রেখে দুর্ভিক্ষ দিয়ে এখানে বন্যার পানি ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে মারার সরকার করছে এবং আমাদের ইমানকে দুর্বল করার ষড়যন্ত্র করছে ঠিক কিনা বলুন আমাদেরকে বুঝতে হবে এর জন্য আমার আল্লাহ দায়ী নয় আল্লাহ আমাদের জন্য ঠিক রিজিক দিয়েছেন কিন্তু আমরা মানুষের ষড়যন্ত্রের শিকার হচ্ছি আজকে আমরা দুর্নীতির শিকার হচ্ছি আজকে আমরা যুদ্ধের শিকার হচ্ছি মুসলমানদেরকে যুদ্ধ দিয়ে আজকে দারিদ্রের সেই বোঝা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ পাক আমাদের দারিদ্র থেকে যেন আমরা ইমান হারা না হই আল্লাহ পাক আমাদেরকে রোজগার তৌফিক দান করুক আল্লাহ পাক বলেন ওলাউ আন্না হালাল কর আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই আমার বান্দারা যদি গ্রামবাসীরা যদি ইমান আনেন তাকে অর্জন করে আমি আসমান জমিনের সমস্ত দরজা রহমত বরকতের দরজা আমার